সৃষ্টির উৎস শক্তি আর শক্তির উৎস বিশ্বাস বিশ্বাসের ভিত্তির উপরই রচিত হয় এই জীবনের ইমারত তার বিশ্বাস যেমন তার জীবনও তেমন অন্তরে সুপ্ত বিশ্বাসই মানুষের দৃষ্টিকে বিশেষ দিকে চালিত করে এবং বিশেষ কর্মে নিয়োজিত করে জীবনের প্রতিটি সারা জীবনের সঙ্গে জীবনের প্রতিটি সম্বন্ধ প্রভাবিত হয় বিশ্বাস দ্বারা মন মানসিকতা চাল চলন বাড়িঘর বেশভূষা এমনকি স্বাস্থ্যের উপরেও বিশ্বাসের স্পষ্ট প্রভাব দেখা যায় বিশ্বাসের বাসস্থান আছে মানুষের অবচেতন মনে জাবিত জীবনের অভিজ্ঞতা আশা হতাশা সংস্কার ও সংস্কার শিক্ষা ও শিক্ষা নিয়ে গড়ে ওঠে মানুষের অবচেতন মনের বিশাল ভাণ্ডার অবচেতন মনের কোন কোনায় কি লুকিয়ে থাকে চেতন মন সে খবর রাখে না তাই আমরা ঠিক কি বিশ্বাস করি আর কি বিশ্বাস করি না তা স্পষ্ট বুঝতে পারি না বুঝতে পারে তারাই যারা অবচেতন মনের সঙ্গে সংযোগ করে আর তারাই বিশ্বাস থেকে লাভ করে সৃজনের শক্তি বেশিরভাগ মানুষ কখনোই বুঝতে পারে না সে আসলে কি বিশ্বাস করে কেউ হয়তো মুখে প্রেমের শক্তিতে বিশ্বাস করার বিবৃতি দেয় কিন্তু বাস্তবে লালন করে হিংসা কখনো কখনো আমরা শুধু বিশ্বাস করি যে বিশ্বাস করি আসলে বিশ্বাস করি না কথিত বিশ্বাসের সঙ্গে যদি আচরণের মিল না থাকে তবে সেই বিশ্বাস প্রকৃত নয় লোক দেখানো মানুষ বিশ্বাসের বিপরীত আচরণ করতে পারে না সে বিশ্বাস করে ঘুষ খাওয়া পাপ কিন্তু ঘুষ খায় সে আসলে বিশ্বাস করে না যে ঘুষ খাওয়া পাপ সে নিজের সঙ্গে এমন একটি বোঝাপড়া করে নিয়েছে যে গোপনে ঘুষ খাবে আর প্রকাশ্যে ঘুষের বিরুদ্ধে বিবৃতি দেবে প্রকৃত বিশ্বাস হলো নিজের সঙ্গে সেই সব কথোপকথন যা চলতে থাকে নীরবে নিরন্তর সততা ও সত্যবাদিতা ছাড়া ঈশ্বর বিশ্বাস কোনো বিশ্বাসী না ভান প্রকৃত বিশ্বাস প্রভাবিত হয় জীবনধারায় জীবন্ত থাকে প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসের নিবিড় পরিচর্যায় গড়ে ওঠে আত্মবিশ্বাস শক্তির আধারও আত্মবিশ্বাসী আত্মবিশ্বাস জাগ্রত না হলে আত্মদর্শন অসম্ভব thank you thank you very much for my all videos please please subscribe if you like my videos please like share and comment below